কিরে মুন্না তুই বলে স্কলারশিপ পাইছিলি দেখতে হবে না বেড়া রোল নম্বর এক ক্লাসে ও আচ্ছা আচ্ছা তাহলে আমি তোর একটা কোয়েশ্চেন করি হ্যাঁ আনসার হ্যাঁ, দিস হ্যাঁ বল আচ্ছা একটা বাসে দশটা গাধা উঠছে ওইখান থেকে তোরে নামাই দেওয়া হলো তাহলে কয়টা গাধা থাকে ওমা নয়টা আহ তুই স্কলারশিপ আসলে পাইছিলি ও সোনা পাখি ও ময়না পাখি ও টিয়া পাখি পাখি পাখি করবি আর উড়াল দিয়ে দোষ তাই না আচ্ছা জয়নাল আমি তোর প্রশ্ন করব সবগুলো প্রশ্ন তুই ভুল বলবি যদি সঠিক বলস তাহলে তুই আমার পাঁচশো টাকা দিতে হবে ওকে আর তুই ভুল বললে আমাকে পাঁচশো টাকা দিতে হবে ওকে সমস্যা নাই ওকে এই দেশের প্রধানমন্ত্রী কে আমি তুই এখন কোথায় আসোস হাওয়াতে তোর আব্বা কে কি করে oh, আয় খেয়ে ফেলা সরি আমি গু খাই না হেই আই লাভ ইউ সবাই তো এইভাবেই করে তুমি কি অন্যভাবে করো তুমি কি আমার ভবিষ্যতের বাচ্চার হাগু পরিষ্কার করবে আমি চিৎকার করে কাঁদিতে চাইয়া করিতে পারিনি চিৎকার এক্সকিউজ মি আমার কোনো গার্লফ্রেন্ড নাই আমার গার্লফ্রেন্ড হবা আমারও তো কোনো ভাই নাই সমস্যা নেই আমার শালা লাগবে না বন্ধু তোর স্কুলে রোল কত আটানব্বই আর তোর ময়দা নব্বই ময়দা আবার রোল নম্বর হয় নাকি তোরটা আটা হলে আমারটা ময়দা হবে না কেন এই চলো না বিয়ে করে ফেলি কাকে আমাকে ইম্পসিবল ওই কই যাস বিয়ে করতে কাকে তোর বোনকে <laughs>